আনো তা দে তোরে তো তুই কাজ জায়গা বিয়ে দিলাম তা কোনো জায়গা তো সুখ সুবিধা হইলো না দেই হেনে তো সুখ সুবিধা হইছে তোর শ্বশুর শরী ভালো টালো পাশে তো তোর দেই তোর শ্বশুর শরী ঘরের সত্তা আছে তো তো ওর আল্লাহ মা তুই কলি কবির কি এক তো জামাইকার ঘরে যাই দেখি মা মা সার পাতে গুড় সারি সারি মা যে সোনা মনে বলে এ কুলাইতে টোটো খায় উড়াইতে টোটো খায় উড়াইতে টোটো খায় আর মাছ তার খাতিস সারে না মা কলা ফে দোলা এরেছে ফোনা ধরা ধরা নইছে রে মা যে সোনা মনে বলে এ ফোনাত্রা ছিঁড়িয়ে খায় ও ফোনাত্রা ছিঁড়িয়ে খায় ও ফোনাত্রা ছিঁড়িয়ে খায় খাতিসার নামা মনে কি তোমার ঘর সংসার তোমার সব তুমি রানবা বারবা খুলবা তুমি সাইডে দিবা তাই আমরা খাবো হাই মাতে কলি কবিনি সে কি একান আমার জন্য বিয়ে পানি খায় এই রাম বলো পাশে আমার শাওরি দেখাইলো মা দিনে দিয়ে আমাগের মা বাসলা অন্য সব আমাগের আর ইন্টার খোলা আটলে উঠোন রে মা তা যাইডি মা নিকে যায় যখন না মার আর মা দাদি না হাই কলি তো কি একটা আর আমি তো চিন্তা জ্বালা বাঁচতেছি না মা আমার দেওররা আসলে তোরা কনে বসতে দিবি নি আমার দেওররা এবিল টেবিল পা দাওয়ারগের ঘরে যায় দেখি মা টেবিল বড়া চেয়ার পরে ভাত চেয়ারটা টেবিল পরে বসি আমার দেওয়ার রাখা আমার বাসুরটা এমনি বিএস পাস আমার শ্বশুর আগের কালের মেয়ে আটটিক ছিল আনে পড়ায় না রে মা আনে পেন্সিল পেয়ে গেছে আনে পড়ায় না আর আমার দাওয়ারটা কোম্পানিতে চাকরি পাইছে বেশি পানিতে পাইনি তো আমি রেজাল্ট দিদি কোম্পানিতে চাকরি পাইছে আর আমার চাষা আসে তো কলেজের সেই ফসল মা হ্যাঁ তোর দাম ওই তাই মা মোর দিখানায় দোকান দেশে রে মা যে সময় দাম নেই বলে তাই আইনি আইনি দেয় বাসুর একটু ফ্লাইনি দেয় শ্বশুর একটু ফ্লাইনি দেয় দাও একটু ফ্লাইনি দেয় সে বাজার মধ্যে বাদাম গুলো খুঁটে খুঁটে খায় খাতিস চলে না মা আমার থেকে যায় আর তো জাম ওই যে কি মিষ্টি আনিয়ে দেয় মা ওই একটা অল্প টাকা মিষ্টি গুলো কয় যে সন্দেশ সেই মিষ্টি আনিয়ে দেয় আর একদিন গেল কি মিষ্টি আনিয়ে দিল তার নস ফুরিয়ে গেল হ্যাঁ না তুই কলি কবিলি সে কি একান তোর জামাই মাঠেতে বাড়ি চলে আসে আমার তোলা থাকতে পারে না বাড়ি এসে ঠাস করে চুমো খায় হ্যাঁ আর যেদিনটা বিয়ে নিয়ে গেল রে মা নিয়ে যাইয়ে পাটার ফাটার ফিরিয়ে ফেলে তোর জামাইটা আমার দা দিল আমার দাওয়াত দড়ো এসে কলে রাঙে সুমি তুলে নিল না হাই আর পয়সাকের পরে পয়সাক মা কাপড় ছুটি ঠিক দেয় না এইরাম বলো পাশে আর ওই দেশের মহাপ্রা চোর আছে রে মা তোর দাম ওই একশো তেল নিয়ে আসলো আর বেড়ে নাই দিয়ে খাইছে আর গরু গোষ্ঠী মাথা আনছি মহাপ্রা চোর তো নাস্তির গো আব্বা দিলে নিয়ে গেছে তোর দাম হচ্ছে চোর দাবলার তো ধরতেই পেলেন মহাপ্রা চোর ওই দেশে হাই আর না তুই জানিস নে তোর দাম ওই আমার আহস করে একদিন বই দেহাতে নিয়ে যাবে রে মা তোর দাম ওই আবার আগে যাইয়ে ফিরিয়ে চলে আইসে ফিরিয়ে আসলে কথা না রে মামতা আজকে যাইলো না আজকে বাস ইসরা গেছে পরের দিন নিয়ে গেল সে মাগুরাই সে বাসের মধ্যে উঠলাম না মা বাবরা গাছ কি দেবো সে বাসের মধ্যে আমি চাচ্ছি ও বিটারা বাস থামাও দিন বাস থামাও দিন বাস থামাও ও পাশে তো গন্ডগোল বাঁধিছে বিটারা নাঙ্গল নিয়ে দৌড়চ্ছে যে আর আর বিটি কষ্ট পিঠে কি পাগল হয়েছে না হয় দেখো বলো পাশে গন্ডগোল বাঁধিছে বিটারা নাঙ্গল নিয়ে দৌড়চ্ছে যে ওরা লাগা লাগছে আমরা পান বেশি আমি তা জানি না আমি কষ্ট কি দেয় মানে আমার একটা পান দেয় দেশে দিলি পান্ডারে খাইছে আসছি ওই পাশে ঘুরিয়ে আছে সামনে আমার পয়সা আছে তারে মনে কিসির পয়সা ওই যে পান দিয়ে গেলাম ওই যে ওর আল্লাহ আমি কাছে পান তুই দিয়ে বেড়াচ্ছি তাকে কালাম আমার একটা পান দে ওর আল্লাহ সামনা কথা কি আমার খাইয়ে কাজ নেই পান দিয়ে বেড়াবানে শিগগিরি আমার পয়সা দাও নবদা গলা মরিয়ে মা পয়সা দিয়ে দিল নিয়ে গেল সে মা গুরাই নিয়ে যে বড় অক্কান ঘরের কাছে না মাই দিল রে মা টিকিট না কিছু যত বড় কিনে নিয়ে আসলো সেই বড় ঘরের মধ্যে নিয়ে বসালো বসে টেসে থাকলাম এবার আমার কাছে শুনতে যাবো মতা দেই বই কিরাম দেখলি ভালো লাগিছে ভালো হয়েছে বই কবে কিরা বাপা দেখলাম তো খালি ঘুরিয়ে যাচ্ছে কথা হারে তাহলে উপরে ফ্যান ঘুরছে বসে পড়ে তাই দেখছি হ্যাঁ বই কম জায়গা তার সামনে বই হয়েছে তা দেশ না কনে হয়েছিল তো ওর আল্লাহ তোরে কে তুই বই দেয়া তুই নিয়ে আসলাম তা আমি টিকিট কেটে দিলাম গাড়ি ভাড়া দিয়ে আনলাম আর বই কোন জায়গায় আছে কোথায় পারিস নি তুই পরে আমি বুঝতে পারছি পড়ে তাই দিয়েছে তোর জামাই আবার না করে বাড়ি নিয়ে চলে আসলো রে মা আসে রে মা তোর জামাই হাটে চলে গেল হাটে যে সে দেই এক দড়া ধার নিয়ে আসলো এই রামের মোটা সেই ঘরের দৌড়ে ধার সে নাইকেল রে মা সেই গাছের নারকেল ফলি খোসা আছে না সেই নারকেল ডাল আমি ঘরে উঠো সেই নারকেলের দুধ দিয়ে সেই দড়া দাম নানলাম রে মা নাইন দে বাসুর গে দাওয়ার গে খুলে খুলে খাওয়াছি আর তো জামাই যে মধ্যিখানায় দোকান দিছে না একবার সময় আসে আসে আমার ডাই মমতা মমতা জি ও যে আপনার ভাত তো চেয়ার করে নইছে টেবিল করে বসে খাইয়ে নেন ওরলা তো জামো এবার আমার ছাড়া ভাত খাতি চাই না আসে আমার হাত ধরে টানে মমতা মমতা তুই আমার সাথে সাথে ভাত খেছে তুই আমার সাথে সাথে ভাত না খেলে আমার পারান করে না তোর আমি দড়াদাম খাই নাই ওর মমতা তুই কি করলি তুই দড়াদাম খাইস নি আমি আউস করে তোর জন্য দড়াদাম নিয়ে আসলাম আর তুই খাইস নি আমি কার জন্য দড়াদাম নিয়ে আসলাম মা তুই কলি করবি নি তোর দাম ওই জন্য কান দিয়ে দিল যে জিনিস আমি না খাতি চাবো মা তোর দাম ওই সেই জিনিস বাড়ি ফারে আনে না এই রামবাল্য পাশে আর আমার মামা শ্বশুর আছে কয় কি বৌমা শ্বশুরা আব্বা দান কবা শাওরিরা আম্মা দান কবা ওর আল্লাহ মাসার খাসা নিয়েছে তার মধ্যে মুরগি ডিম পাড়িছে আমি আবার আমার শাওরিরা আসবে করছি কি আম্মা জান যে মাসার পরে খাসা দান তার মধ্যে মুরগি দান এসে ডিম পাড়ি কক্কা করতেছেন ও আল্লাহ পাড়ায় যে আমার শাওরি গল্প দেয় কি আমার বৌমা কি শিক্ষিত আমার সাল কি শিক্ষিত বউ নিয়ে আসে আমরা মরিছি যে মাসার সাথে আপনা আপনি খাসার সাথে আপনি আপনা আপনি কুড়োর সাথে আপনা আপনি আমরা মরেছি যে আমার মা কি শিক্ষিত এই আমি গল্প দেয় মা মা তুই কলি কবি সে কি একটা আমার জন্য বিয়ে পানি খায় আর না আছে কি সব আছে কোনো তার কষ্ট নেই আমার স্টিলের গরু কাছের গোল দোতলা ফুসকো নিয়ে রাম দাগার পর্যন্ত পায়খানা মা কোনো তার কষ্ট নেই আমার হাই আর তুই যে কালা মুরগিটা দিছিলি রে মা সেই মুরগিটা শিয়ালে নিয়ে গেছে মা আমার মা মাটিন বেশি গেলি ওই ব্যাপারীরা কয় চাষি কোন আসে ডিম রে এ মা আমার মা ডিম বাজে দিলি তো জামইটা রে বরে বাতে খাই রে মা হনমতা কান্দুস নিয়ে শিয়েলে খাম আর শিয়েলে খাইয়ে গেছে তোর আর একটা কিনে দিবানে ও মা যে কয়বার ঘরে যায় আমার মা সেই কয়বার আমার সাথে যায় রে মা রে মা আমার মা রে গান খুঁটে খুঁটে